واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله وسلم تسليما كثيرا الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وقال تعالى ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء সমস্ত তারিফ প্রশংসা রাব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে দিন ইসলাম দিয়েছেন তাওহীদ দিয়েছেন তার আনুগত্য করতে বলেছেন যে রব্বুল আলমিনের জন্য একমাত্র আমাদেরকে ইবাদতবন্দি করতে হয় শরিককে তিনি হারাম করেছেন সে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অন্তর স্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজির হোক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি যিনি আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করেছেন তৌহিদের প্রচার প্রসার করেছেন মোহাম্মদকে শিরিক থেকে তার ভয়াবহ পরিণাম থেকে সতর্ক সাবধান করেছেন সেই নবীর প্রতি কেমন পর্যন্ত শান্তি দ্বারা বসতে আল্লাহ সাল্লাহ বারিক আলাই আপনাদের জন্য আমরা যে কিতাব শুরু করেছি এই যে কিতাব ওনার দেখতে পাচ্ছেন আপনারা আলকাওয়ায়দুল আর আরবা এবং এটা প্রশ্ন উত্তর আকারে রয়েছে খুব সুন্দর বই মাসাল সকালের আলোচনাতে আমরা বলেছিলাম যে আলকাওয়ায়দুল আর আরবা চারটি মূলনীতি বা চারটি নীতি যে আপনাকে আমাকে অত্যন্ত গুরুত্ব সহকারে জানতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটা কিতাব এই কিতাব থেকে আলোচনা হবে ইনশাল্লাহ এবং আব্দুরুসুল মোহিম আলী আহমাতিল শেখ শেখ আব্দুল আজিজ আব্দুল্লা বাজার বাইজার রাহমুল্লাহ এটা থেকেও কিছু আলোচনা আমার ইনশাল্লাহ এখানে আসবে তো আলোচনা আমি ইনশাল্লাহ শুরু করি মালহানাফিয়াত মিল্লাত ইব্রাহিম আলহি সালাম প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যে মিল্লাত ইব্রাহিম আলি সালাম ইব্রাহিম আলি সালাতামের একনিষ্ঠ মিল্লাত বা ধর্ম কি ছিল ইব্রাহিম আলাই সালাতামের মিল্লাত ধর্ম কি ছিল তা নিয়ে আলোচনা ইনশাল্লাহ এবং প্রশ্ন উত্তর আকারে আপনাদের জন্য পেশ করা হচ্ছে এই আলোচনা এখন আমি ফেসবুকেও দিয়েছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই আলোচনা একবারে সরাসরি মোবাইল থেকে ফেসবুকেও দেওয়া হয়েছে এবং অনলাইনে জুমের মাধ্যমে দেওয়া হচ্ছে যাতে পৃথিবীর বহু মানুষ যাতে উপকৃত হতে পারে এখানে প্রশ্ন আসবে যে মাল্লা হানাফিয়া তো হানাফিয়া মানে হচ্ছে একনিষ্ঠতা বা নিষ্ঠা একগ্রতা বা সঠিক ধর্ম যেটাকে এটাকে হানিফ এবং ইসলাম হচ্ছে সঠিক ধর্ম একনিষ্ঠতা ধর্ম মিল্লা মিল্লাতুন শব্দের অর্থ হচ্ছে জাতি ধর্ম মিল্লাত এবং ইসলাম তো মালহানাফিয়াত মিল্লাত ইব্রাহিমা আলাই সালাতাম এটা একটা আমার প্রশ্ন যে ইব্রাহিম আলাই সালাতামের মিল্লাত একনিষ্ঠ মিল্লাত বা ধর্ম কি ছিল এটা হচ্ছে প্রশ্ন এর উত্তর আমরা ইনশাল্লাহ বলবো শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহেমহল্লা বলেছেন এ আলাম أرشدك الله لطاعته أن الحنفية ملة إبراهيم أن تعبد الله وحده مخلصا له الدين এর অর্থ হচ্ছে এলাম এলাম মানে কি জেনে নাও এটা হচ্ছে আম হাজির সেগা এলাম মানে তুমি জেনে নাও এলিম অর্জন করো যেমন আল্লাহ রবুল আলমিন সুরা মোহাম্মদের উনিশ নম্বর আয়তে বলেছেন কি জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো সত্য এলাহ নেই কোনো সত্য উপাস্য নেই ফালাম ইলাহা ইল্লাল্লাহ এই বর্জন করো জেনে না যে আল্লাহ ছাড়া কোনো সত্য এলা সত্য উপাস্য নেই লা ইলাহা ইল্লাল্লাহ এর আরবিটা অর্থ কি লা মাহবুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো হক সত্য মাহবুদ নেই আর এই কিতাবের মধ্যে ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহেমাউল্লাহ তিনি বলছেন আরশাদাক আল্লাহ লিতাআতিহি أن الحنفية الملة إبراهيم أن تعبد الله وحده مخلصا له الدين এলিম অর্জন করো জেনে নাও এ কথা তিনি শুধু নিজের ছাত্র নয় বরং এই পৃথিবীতে যতই লোক আসবে এই কিতাব পড়বে আল কাবাদুল আরবাব পড়বে প্রত্যেক ব্যক্তিকে সম্বোধন করা হচ্ছে এলাম ইলম হাসিল করো আমরা হাজির আছে ওয়াহেদ মুজাকার হাজির ইলাম ইলম হাসিল করো জেনে নাও আরশাদাক আল্লাহ আল্লাহ তোমাকে সঠিক পথের দিশা দিক আরশাদাক আল্লাহ আল্লাহ তোমাকে সঠিক পথের দিশা দিক আরশাদাক আল্লাহ হলে তো আতি অর্থাৎ আল্লাহ তোমাকে আনুগত্যের পথ দেখা আরশাদাকা আরশাদা ইউরশাদা মানে পথ দেখানো রাস্তা দেখানো কা মানে তোমাকে আল্লাহ মানে আল্লাহ আল্লাহ তোমাকে পথ দেখা কেন কিসের লে তাতিহি তার আনুগত্যের একমাত্র আনুগত্য করতে হবে আল্লাহ রাবুল আলমিনের এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের কুল আতি উল্লাহ আতি রসুল আল্লাহ বলছেন হেনবি বলে দিন কুল বলে দিন উল্লাহ তোমরা আল্লাহর এতাত করো ওর রাসুল এবং তার রাসুলের আনুগত্য করো বহু আয়াতে রাবুল আলমিন বলেছেন তার নবী মোহাম্মদুর রসুল আনুগত্য করতে যেমন আল্লাহ বলছেন ওমা আতা কুমুর রসুল ও ফখদু ওমা নাহা কুমান ফন্তাহ তোমাদের রাসুল তোমাদের যা দেন তা গ্রহণ করো যা থেকে শতক সাবধান করেন তা বর্জন করো সুরাতুল হাসরাত নম্বর পাঁচ এবং বহু আয়াত রাবুল আলমের কথা বলেছেন কুল আতি উল্লাহ আওয়ার রাসুল আল্লাহর এতাত করো আল্লাহকে মানো এবং তার রাসুলকে মানো আর এই কিতাবের মধ্যে শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব রাহেমুল্লাহ বলছেন এ এলাম জেনে রাখো ইলিম হাসিল করো আর আল্লাহ আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাক সঠিক পথে পরিচালিত করুক লে তো আতিহি আল্লাহ রব্বুল আলমীর আনুগত্যের অর্থাৎ জেনে রাখো যে আল্লাহ তোমাকে তার আনুগত্যের সঠিক পথ দেখাক এই অংশ থেকে বোঝা যায় যে একমাত্র হেদায়তের পথ হচ্ছে ইসলাম এই অংশ থেকে আরো বোঝা যাও বোঝা যায় যে যদি কোনো ব্যক্তি হেদায়তের পথ পেতে চায় তাহলে একমাত্র তাকে ইসলাম গ্রহণ করতে রাবুল আলমিন বলেন এটাই হচ্ছে আমার সরল সহজ পথ আল্লাহ তার নবীকে বলছেন আদু হে নবী আপনি দিন যেটা হচ্ছে আমার সরল সহজ পথ তুমি তার দিকে আমি তোমাদেরকে আহ্বান করছি আর আল্লাহ কি বলেন এটাই হচ্ছে আমার সরল সহজ পথ সে পথের অনুসরণ করো আর এই অংশে কি বলছে না আর সদাক আল্লাহ হলে তা আতিহি আল্লাহ তোমাকে পথ দেখাক তার আনুগত্যের তাহলে আল্লাহ রাবুল আলমিন আনুগত্য করলে সঠিক পথ আপনি পেয়ে যাবেন এবং আল্লাহ রাবুল আলমিনের আনুগত্যের পরে আপনাকে আনুগত্য করতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাহলে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করলেই আপনি সঠিক পথ পেয়ে যাবেন আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য ছাড়া অন্য কোনো পথে হেদায়ত নেই যদি কোনো ব্যক্তি আপনাকে ডানে বামে ডাকে অন্য পথের দিকে ডাকে আপনি সে ডাকে সাড়া দিবেন না নবী মোহাম্মদ রসুল সালাম একদিন খাত্তা হুতু তার কয়েকটি দাগ রেখা টানলেন তারপরে বললেন যে এটা হচ্ছে ডানে বামে কিছু রেখা টানলেন সোজা বর টানলেন তো সামনে রেখা বলেন দেন হচ্ছে ইসলামের পথ দানে বানো শয়তানের পথ অত ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম এবং ইসলামের পথ হচ্ছে আসল পথ এই পথ আপনাকে অবলম্বন করতে হবে ইসলাম ছাড়া যারা অন্য কোনো ধর্ম অবলম্বন করতে চায় সে ধর্ম আল্লাহ রবুল দরবারে কবুল হবে না আল্লাহ রবুল আলমেন বলেন ওমাইয়াব তাকে গাইর আল ইসলামে দিন আন ফালাই ইকবাল আমিন আল্লাহ কি বলছেন ইন্না দিন আইন্দাল ইসলাম নিশ্চয় আল্লাহ নিকটে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম অন্য এক আল্লাহ বলছেন ওয়ামা গাইর আল ইসলামে দিন আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বন করতে চাই ফালাইয়ু কুবালামিন কোশ্চিন কালেও তার এই ধর্ম কবুল করা হবে না ওহুয়াফিল আখরাত মিনুল খাসরিন এবং সে কেমতের ময়দানে ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হবে সুরা আলিমরানে আয়ত্তে রয়েছে তো আসুন আমরা বলি যে এই কিতাবের মধ্যে লেখক রাহেমুল্লাহ বলছেন যার সাথে আল্লাহ হলে তো আতিহি আল্লাহর আনুগত্যের পথ তোমাকে আল্লাহ দেখাক আন্নাল হানাফিয়াতা নিশ্চয় একনিষ্ঠতা বা মিল্লাত ইব্রাহিমা ইব্রাহিম ইসলামের ধর্মের একনিষ্ঠতা হচ্ছে আর এই অংশের আরেকটি ব্যাখ্যা রয়েছে যখন রসুল উল্লাহ সাল্লাম কে জিজ্ঞেস করলেন জিবরিল মাল এহসান এহসান কি রসুল হাবকে বলেছিলেন ইসলাম কি এহসান কি তিনি বলেছেন যে যাকে প্রশ্ন করা হচ্ছে প্রশ্নকারী চাইতে প্রশ্ন যেনাকে করা হয় তিনি বেশি জানেন না হাদিসে জিবরিল হাদিস রয়েছে তারপর রসুল হাবকে এই কথা বলেছেন জিবুল আমিন যাহলে এহসান أن تعبد الله كأنك تراه فإن لم تكن তুমি আল্লাহর ইবাদত করবে কান্নাকা তারা হোক তুমি এই কথা ভেবে যে তুমি তাকে দেখছো আল্লাহকে দেখছো ফাইন নাম তখন তারা হোক ফাইন না তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন তাহলে আপনি যদি এইভাবে এখন ইস্তুতার সাথে সালাত আদায় করেন তাহলে অবশ্যই এই সালাদ আল্লাহর দরবারে কবুল হবে এই অংশে বলা হচ্ছে যে আন্নাল হানাফিয়া মিল্লাতে ইব্রাহিমা ইব্রাহিম আলী সালাতামের একনিষ্ঠ বা নিষ্ঠার দিন হচ্ছে আন্তা আবদাল্লাহ কান্নাকা তুমি এক আন্তা আবদাল্লাহ তুমি একমাত্র ইবাদত করবে আল্লাহ রাবুল আলমিনের মুখলেস তার জন্য আনুগত্যকে নির্ভেজাল করে একমাত্র এবাদত করবে কার আল্লাহ রাবুল আলমিনের তৌহিদ আল্লাহর এবাদত করতে হবে এই এবাদতে যদি আপনি শিরিকের মিশ্রণ ঘটান তাহলে এবাদত কবুল হবে না আল্লাহ রাবুল আলমিন সমস্ত নবী এবং রাসুলগণকে এই তৌহিদের প্রচার প্রসার করার জন্য তৌহিদের দিকে আহ্বান করার জন্য আল্লাহ রাবুল আলমিন পাঠিয়েছেন সকল নবীর দাওয়াত ছিল কি ওলাকাত বাতনা ফিকুল্লা উম্মতিন রাসুলা আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি প্রত্যেক জাতির কাছে একজন রাসুল প্রেরণ করেছি আমি আবদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করবে এবাদত কার চলবে জমিনে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের আনি আমি প্রত্যেক জাতির কাছে একজনকে প্রেরণ কি দাওয়াত ছিল আল্লাহর ইবাদত করো তাগুত এবং বর্জন করো আর এই অংশে কি বোঝা গেল এবং বহু আয় তারা বলে আলমিন এই কথা বলেছেন যে ওয়াবদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া যেমন সূরাতুন নিসার 36 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়াবদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া আর তোমরা আল্লাহর ইবাদত করো ওয়াবদুল্লাহ আল্লাহর ইবাদত করো লা তুস ওয়ালা তুশরিকু বিহি শাইয়া এবং তার সঙ্গে শিরিক করিও না শিরিকের বহু ক্ষতির দিক আছে আমি ইনশাআল্লাহ এই কিতাব থেকে شرح الدروس المهمة لعامة الأمة شيخ عبد العزيز عبد الله بن باز رحمه كتاب الدروس المهمة لعامة الأمة এটার ব্যাখ্যা লিখেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন আব্দুল মোহসিন আল বাদার হাফেজ আহমুল্লাহ ছেলেও কথাগুলি আসবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে এই মর্মের বহু দলিল রয়েছে একমাত্র যে আল্লাহর ইবাদত করতে হবে এর দলিল কি বহু দলিল তার মধ্যে সুরত জারিয়া তাই নম্বর ছাপ্পান্ন তাল রবুল আলমিন বলেন তাহলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে মদ দলিল আলা দালিক এবাদত একমাত্র আল্লাহর করতে হবে তার দলিল কি এই যে আপনার হাতে দেখছেন দুই নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন কি দলিল আলা দালিকা এই মর্মে দলিল কি জবাব উত্তরে বলা হচ্ছে কৌলুল্লাহ তাআলা আল্লাহ তালার বাণী ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ কি বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানুষকে একমাত্র আমার এবাদতের জন্যই সৃষ্টি করেছি জিনাব ইনসানকে আল্লাহ রাবুল আলমিন একমাত্র তা এবাদতের জন্য সৃষ্টি করেছে তাহলে এবাদত একমাত্র কার করতে হবে কার করতে হবে আল্লাহ রাবুল আলমিনের আল্লাহ রাবুল আলমিন বলেন ফালিয়া আবদু রব্বাহাদ হে বিশ্ববাসী তোমরা ইবাদত করো রব বাহাদ আল এই ঘরের রব অর্থাৎ কাবার যিনি রব আল্লাহ রাবুল আলমী তিনার ইবাদত করো ফালিয়াবদু রব বাহাদ আল তোমরা ইবাদত করো রব বাহাদ আল এই ঘর অর্থাৎ কাবার ঘরে যিনি রব আল্লাহ রাবুল আলমী তিনার ইবাদত করতে হবে আর এই আয়তে কি বলা হলো ওমা খালাকুল জিন্না ওয়াল সাইল্লা ইল্লা লিয়াবদুন আল্লাহ বলছেন আমি জিন এবং ইনসানকে একমাত্র সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদতের জন্য তাহলে একমাত্র এবাদত তো আল্লাহ রাবুল আলমিনের আল্লাহ ছাড়া কাউরি এবাদত করা যাবে না অন্য এক আল্লাহ রাবুল আলমিন বলেন কুল ইন্না সালাতি অনুসুকি ওমাহিয়া ওমামাতি লিল্লাহে রব্বিল আলমিন লা শরিক আলাহু অবে দালে কমির তুয়ান অবল মুসলিমিন আল্লাহ বলছেন কুল হেনবে আপনি বলুন ইন্না সলাতি নিশ্চয় আমার সলাত নামাজ সলাত অন্যসুখী আল্লাহ বলছে কুলিন্না সলাতি সুখী হে নবী আপনি বলে দিন নিশ্চয় আমার সলাত আমার কুরবান নুসুক মানে হচ্ছে কুরবানি বা ইবাদত মাহিয়ায় আমার জীবন ও মামাতে আমার মৃত্যু কার জন্য লিল্লাহ রব্বিল আলমিন বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ আল্লাহ লা শারিক আল্লাহ তার কোনো অংশীদার নেই তবে দালে অমৃত আর আমাকে এরই আদেশ করা হয়েছে আল্লাহ কোনো শরিক নেই ওয়ান আউল মুসলিম আমি হচ্ছি প্রথম মুসলিম তাহলে সম্মানিত ভাতৃমণ্ডলী আপনারা বিভিন্ন জায়গা থেকে আলোচনা শুনছেন আমাদের ক্লাসে উপস্থিত হয়েছেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে মা হাকিকাতুল এবাদা মা হাকিকাতুল এবাদা রমিজ ভাই দেখতে পাচ্ছেন কি মা হাকিকাতুল এবাদা এবাদতের আসল রূপ কি হকিকত কি আমাদের দেশে আবার হকিকত মারফ মারে মারেফত বহু রকমের দল আছে সেগুলোর দিকে যাবেন না মা কাতুল এবাদা এবাদতের বাস্তব রূপ কি এর বাস্তবতা কি আসলে এবাদতটা কি এই বিষয়টা আপনাকে জানতে হবে লেখকের ভাষায় বলি তিন নম্বর প্রশ্ন উত্তরে যখন তুমি জেনেছো যখন তুমি জেনেছো আন্না নিশ্চয় আল্লাহ তালা খালাকাকা তোমাকে সৃষ্টি করেছেন খালাকা হচ্ছে ফেল মাদির সেগা ইয়াকলক হচ্ছে ফেল মদারে সেগা খালাকা ইয়াকলক মানে সৃষ্টি করা আন্নাল্লাহ খালাকাকা নিশ্চয় রাবুল আলম তো আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন লে এবাদতি একমাত্র তার এবাদতের জন্য আচ্ছা এবাদতের বাস্তব রূপ কী এবাদতকে এবাদত ওই সময় বলা হবে একটু সংক্ষিপ্ত বলি যখন এবাদতের মধ্যে একমাত্র তহিদ থাকবে এবাদত কে এবাদত ওই সময় বলা যাবে যেই সময় এবাদত একমাত্র হবে আল্লাহ রাবুল আলমিনের জন্য একবার খালিস এবাদত এতে শিরকের মিশ্রণ ঘটাবেন না বেদাত ঘটাবেন না যেমন যদি কোনো ব্যক্তি এবাদতে শিরিক মিশ্রণ করে এই এবাদতের কোনো মূল্য নেই উদাহরণ দিলে বুঝতে পারবেন এক বালটি দুধ রয়েছে এক বালটি দুধে যদি এক ফোঁটা পেশাব ইন্ডিয়ার ভাষায় পেশাব বাংলাদেশে পেশাব বলে অনেকে চেনা হবে যদি এই এক বালটি দুধে যদি এক ফোঁটা পেশাব ফেলে দেওয়া হয় তাহলে কি আর কেউ এই দুধ পান করবে করবে না কারণ এটা হচ্ছে ভেজাল যুক্ত দুধ আজকাল এক শ্রেণীর মানুষেরা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য গোমূত্র পান করা শুরু করেছে গোবরে হাবুডুবু খাচ্ছে এগুলোতে কোনো লাভ নেই বরং আপনি করোনা ভাইরাসকে যদি বাঁচতে চান আজকে আমাদের একজন ভাই আবদুল্লাহ মাদানি তিনি লিখেছিলেন যে যদি আমরা পাপ ছেড়ে দিই করোনা ভাইরাসে চলে যাবে আমরা যদি পাপ ছেড়ে দিই আর আল্লাহর দিকে ফিরে আসি তবা করি তাহলে করোনা ভাইরাস থাকবে না এই করোনা ভাইরাস থেকে যেগুলো বাঁচার জন্য পদ্ধতি বলা হয়েছে সেগুলো অবলম্বন করবেন ডাক্তারি পদ্ধতি এবং বেশি বেশি আপনি একটি দোয়া করবেন আল্লাহ মাহিনী আউদ বেকা মিনাল বারাসে ওল জুনুনে ওল জোজামে ومن سيء الأسقام اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقام তারপর যে কোনো নতুন জায়গাতে যখন যাবেন তো এই দুয়াটি তিন একবার পড়বেন কোন দোয়া আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতে মিন শাররি মা খালাক তাহলে ওই জায়গার কোনো কিছু আপনার ক্ষতি করতে পারবে না এবং আপনি বেশি বেশি তিনবার সকাল বিকাল কি পড়বেন মা শাহিন ওলাফিসামা এই দোয়াটা আপনি সকালে তিনবার বিকালে এবং সমস্ত রকমের দোয়া পড়বেন করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য এবং বেশি বেশি আল্লাহমুখী হলে আল্লাহ ইনশাল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ হে আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমান ভাই বোনদেরকে তুমি এই করোনা ভাইরাস সহ বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করো আল্লাহ আমিন বলছিলাম যে মা হাকিকাতুল ইবাদা মা হাতিকাতুল এবাদতের বাস্তব রূপ কি বাস্তব হকিকাত কি বলছিলাম যে এবাদতকে এবাদ ওই সময় বলা হবে যখন এবাদত হবে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্য আর এতে সিরিকের সংমিশ্রণ থাকবে না সিরিক থাকলে এবাদত বাতিল সিরিক থাকলে এবাদত বাতিল যেমন একবারটি দুধে পেশাব এক ফোঁটা ফেলে দিয়েছেন দুধ বাতিল কেউ পান করবে না এটাকে খালিস বলা হয় নিষ্ঠা বলা হয় না যেমন উজুর জন্য নামাজের জন্য তাহার সব উজু শর্ত যদি কোনো ব্যক্তির বায়ু নির্গত হয় উজু ভেঙে যায় তাহলে কি তার সালাত কবুল হবে কি হবে হবে না কবুল হবে না ঠিক ওইভাবে এবাদতের বাস্তবতা হচ্ছে যে আপনি যদি এবাদত একমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্য করে আর শিরিকের সংমিশ্রণ না করেন শিরিক মুক্ত এবাদত তাহলে এবাদত হচ্ছে বাস্তবতার এবাদত কবুল হবে ঠিক ওইভাবে যেমন পবিত্রতা অর্জন করে উঁচু করেছেন পেশাব বা বায়ু নির্গত হয়নি তাহলে আপনার নামাজ ঠিক আছে তাহলে খালিস এবাদত এক হবে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের আসুন আমরা একটু পড়ে শোনাই ফাইদা আরফতান্লাহ খালাকালে আইবাদাতিহি যখন তুমি জেনেছ আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ খালাকালে আইবাদাতিহি তোমাকে তিনি সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য তাহলে এই পৃথিবীতে এবাদত একমাত্র কার চলবে আল্লাহ রাবুল আলমিনের যিনি জমিনের মালিক আকাশের মালিক জমিনের মালিক সারা পৃথিবীর মালিক একমাত্র এবাদত চলবে এই জমিনে রাব্বুল আলমিনে আল্লাহ ছাড়া কারোর এই পৃথিবীতে চলবে না আল্লাহর সামনে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা মতো সিজদা করা যাবে না ফালাম তুমি জেনে নাও আন্নাল ইবাদাত লা তুসাম্মা ইবাদাতান ইল্লা মা তাওহীদ ফালাম তুমি জেনে নাও আন্নাল ইবাদাত নিশ্চয় ইবাদত লা তুসাম্মা ইল্লা ওই সময় বলা হবে যখন থাকবে একমাত্র কি আল্লাহর থাকলে বেদাত থাকলে আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে ইবাদত আন্নাল ইবাদাত লা ইল্লা ছাড়া ইবাদতকে ইবাদত বলা যাবে না অতএব কামান্না সলাত আল্লাহ তুসাম্মা সলাত আনিল্লা মাহাত্তাহারা ঠিক ওইভাবে যেইভাবে সলাদকে সলাৎ ওই সময় বলা হবে যখন সলাতে তহারাত পবিত্রতা উজু করা বা তায়ামুম করা উজু না থাকলে তায়ামুম বহাল থাকবে তখন তখনই সলাদকে সলাদ বলা যায় যদি সলাতে যদি উজু ভেঙে যায় সলাত বাতিল ঠিক এইভাবে আপনার এবাদতে যদি শিরিকের মিশ্রণ মিশ্রণ ঘটে তৌহিদ না থাকে এই এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না فإذا دخل الشرك في العبادة فسدت كالحدث إذا دخل في الطهارة যখন শিরিকের সংমিশ্রণ ঘটবে শিরিক প্রবেশ করবে ফিল এবাদতে এবাদতে ফাসাদাত এবাদতকে এই শিরিক কি করে দিবে বাতিল করে দিবে নষ্ট করে দিবে বিনষ্ট করে দিবে কাল হাদাসে ইদা দাখালা ফি তাহারা কাল হাদাসে যেমন নাপাকি ইদা দাখালা যখন প্রবেশ করে ফির তাহারা পবিত্রতাতে যদি পবিত্রতায় অপবিত্রতা প্রবেশ করে তাহলে পবিত্র বাতিল তাহলে ঠিক এইভাবে বুঝতে হবে যে এবাদতের বাস্তব চিত্র হচ্ছে বাস্তবতা হচ্ছে যে এবাদতে একমাত্র তৌহিদ থাকবে তৌহিদ যদি থাকে তাহলে এই এবাদত আল্লাহর দরবারে কবুল হবে তৌহিদ বিহীন এবাদত যদি করেন তাহলে এই এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এই মাথা একমাত্র নত হবে কার দরবারে আল্লাহ রাবুল আলমিনের দরবারে আল্লাহর দরবারে এটি হচ্ছে এবাদতের বাস্তবতা কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য যে আমাদের এক মুসলিম সমাজ যারা কবরে মাজারে সাজদা দিয়ে থাকে মনে করে কবরকে সাজদা দিয়ে যেটা আল্লাহর এবাদত নওয়াজবিল্লাহ শির্ক এই রুকু সাজদা হবে এই কপাল মাথা নত হবে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের দরবারে যিনি আপনার আমার মালিক এই কপালের মালিক তিনার কাছে এই মাথা নত হবে আল্লাহ ছাড়া কারোর সামনে এই মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে রুকু সাজদা দেওয়া যাবে না আল্লাহ বলছেন তোমরা চন্দ্রকে সূর্যকে সিজদা করিও না সিজদা করে একমাত্র আল্লাহকে যিনি চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন তাহলে আপনাকে আমাকে যিনি সৃষ্টি করলেন তাকেই সাজদা রুকু দিতে হবে আমাদের সময় হয়তো নয়টা বাঁচতে চললো আজকে একটু লেটে আমরা শুরু করেছি আর একটু আলোচনা যদি করি তাহলে একটু লম্বা হয়ে যাবে তো আমরা আজকের আলোচনা থেকে মোটামুটি তিনটা পয়েন্ট জানতে পেরেছি কয়টা